হ্যালো ফ্রেন্ডস আমরা জানি এই মুহূর্তে আপনাদেরকে যে খবরটি দিতে যাচ্ছি সেটা শুনলে আপনারা অনেক বেশি খুশি হবেন কারণ জয়কে আপনারা কতটুকু ভালোবাসেন সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই বুঝে গেছি হ্যাঁ বন্ধুরা জয়কে নিয়েই শাকিব খান এই মুহূর্তে গুলশালের কেএফসিতে আছেন জয় কিন্তু কেএফসিতে খাওয়ার চাইতে খেলাটাতেই অনেক বেশি এনজয় করে ওখানে খেলার যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু জয়ের খুব পছন্দের তিনি কিন্তু এ কারণে বারবার কেএফসিতে যেতে চান কেএফসির এই প্লেগ্রাউন্ডটা কিন্তু আমি জানি বাংলাদেশের অনেকেরই অনেক বাচ্চাদেরই অনেক পছন্দের একটি জায়গা জয়ও অন্য বাচ্চাদের মতোই দেশেও এরকম জায়গা পেলে অনেকক্ষণ খেলতে চায় সাকিব খান বাবু যখন কিছু খেতে চায় না তখনই বলেন যে কেএফসি যাবা আর জয় তখন হাততালি দিয়ে ওঠে এবং খুশি হয়ে বলে যে যাবো তাড়াতাড়ি রেডি করে দাও তাড়াতাড়ি রেডি হয়ে বাবা এবং ছেলে দুজনে কিন্তু চলে যান কেএফসিতে হ্যাঁ বন্ধুরা কেএফসিতে আজ তারা গিয়েছেন অনেক বেশি মজা করবেন অনেক কিছু খাবেন এবং অনেকক্ষণ খেলবেন জয় অর্থাৎ শাকিব খান ভাবছেন তাকে বেশ কিছু সময় দেবেন আর এজন্যই কিন্তু তারা কেএফসিতে গিয়েছেন কেএফসিতে শাকিব খানকে বলেন জয় যে আমি তুমি আমাকে এখানে প্রতিদিন নিয়ে আসবা প্রতিদিন আসলে শাকিব খান জয়কে নিয়ে যেতে পারবেন কিনা আমরা জানি না কারণ এত ব্যস্ত একজন মানুষ যিনি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই সমান জনপ্রিয় এবং তিনি এই মুহূর্তে কতগুলো ছবি প্রযোজনা করছেন সেটা আপনারা জানেন এছাড়া জানেন তার অভিনয়েও কিন্তু অনেকগুলো ছবি রয়েছে সাইন করা সুতরাং তাকে আসলে অতটা দোষ দেওয়ারও কিছু নেই তিনি সুযোগ পেলেই জয়কে সময় দেন সুযোগ পেলে তিনি অফিসেও জয়কে নিয়ে আসেন এবং ইদানিং দেখা যাচ্ছে সুযোগ পেলে জান্নাতেও তাকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা বাবা ছিল কেমিস্ট্রিটা অনেক বেশি ভালো কিন্তু এই মুহূর্তে আমরা চেয়েছিলাম সাকিব খান যাই করুন না কেন জয়কে তিনি অনেক বেশি ভালোবাসেন দিবেন এটাই আসলে আমাদের সবার পক্ষ থেকে চাওয়া ছিল কারণ জয় এত সুন্দর এত সুন্দর হয়েছে যে একসময় বাবা সাকিব খানকে তিনি ছাড়িয়ে যাবেন তাতে কোনো ভুল নেই কারণ আমরা শাকিব খানের ছোটবেলার ছবি দেখেছি সেখানে কিন্তু জয়ের ছবিটা অসাধারণ সুন্দর মানে শাকিব খান যদি হয়ে থাকেন সেখানে ফিফটি জয় সেখানে হান্ড্রেড সুতরাং জয় ভবিষ্যতের নায়ক হিসেবেই আমরা জয়কে দেখছি এবং ভবিষ্যতের বা কেন বলছি আমরা জানি খুব তাড়াতাড়ি তাকে আমরা নায়ক হিসেবেই দেখতে যাচ্ছি হ্যাঁ হতে পারে সেটা ছোটবেলার নায়ক তাতে কি যাই হোক বন্ধুরা আপনাদের কাছে জয়কে অনেক ভালো লাগে আমি জানি জয়কে শাকিব খান এত সময় দিচ্ছেন এত টেক কেয়ার করছেন এই ব্যাপারটি নিশ্চয়ই আপনারা অনেক এনজয় করছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা জানেন আপনাদের প্রতিটি কমেন্ট আমি কতটা মনোযোগ দিয়ে পড়ে থাকি এবং সময় পেলে তার উত্তর করে থাকি হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ